ভাষার জন্য দিয়েছি প্রাণ আমার ভাইয়ের রক্তে আগানো একুশে ফেব্রুয়ারিতে যারা জীবন দিয়েছিল যাদের জীবনের আত্মত্যাগের বিনিময়ে আমার মায়ের ভাষা আমার বাবার ভাষা আমার ভাষা বাংলা ভাষায় কথা বলার যে অধিকার সেই অধিকারের মাসে আমার প্রিয় পাঠকদের উদ্দেশ্যে আমার নিবেদন আমার ছোট্ট একটি কবিতা মানবিক আপনাদের উদ্দেশ্যে শব্দের ভুল ব্যাকরণে মানবিক মূল্যবোধে স্নায়বিক চৈতন্য দেবের বুকে কোকিলের ডাক ভূমিকম্পের কম্পনে ঘুম ভাঙে প্রিয়তমার আত্মচিৎকারে তার অবগহনে মৃদু ঝঙ্কার একগুচ্ছ মৃত্যুর আর্তনাদে কম্পমান বাতাস বরফের সঙ্গে অস্তিত্বের সঙ্গে তুমি বসে থাকো তুমি বসে থাকো পৃথিবীময় শক্তি নিয়ে তুরস্ক সিরিয়ার হাজারো মৃত্যুর মিছিলে তো জন্মদিনে ভাষাহীন অর্ঘ্য পুষ্পখচিত নক্ষত্রের তোমার খোপায় গুজে দেব বলে আমরা জৈবিক প্রাকৃতিক এবং মানবিক ধন্যবাদ